compulsory returning officer. United States. Thank you. ব্যাখ্যা যেগুলো আছে সে সেগুলো কেউ যদি আমাদের সাথে যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে তারা যাতে আমি আজকের এই ইসলামী ফাউন্ডেশনের চল্লিশতম ইসলামী ফাউন্ডেশন দীর্ঘজীবী হোক ইসলামের খেদমত দীর্ঘজীবী হোক দেশের যে পুরো দেশকে যে উন্নয়নের দিকে যাওয়া কারণে তার ব্যাখ্যা আপনারা পেয়েছেন আমি ওই বিষয়ে যাব না সম্মানিত প্রধান অতিথি সভাপতি এই খণ্ডটি পূর্ব পাকিস্তান নামে আমরা এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম